আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন গত দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মাইক্রো ওয়ার্কিং জব কিভাবে করতে হয় বিশেষ করে র্যাপিড ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স এর মধ্যে কিভাবে কাজ শুরু করতে হয় সাইন আপ করে সেটি দেখিয়ে দিয়েছিলাম আজকে আমি সেই অনুরোধের ধারাবাহিকতায় আরও একটি মাইক্রো ওয়ার্কিং জব সাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যে ওয়েবসাইটটির নাম হচ্ছে মাইক্রো মাইক্রোওয়ার্কার্স.কম যেটি দু সালে যাত্রা শুরু করেছে এবং অদ্যাবধি পেমেন্ট দিয়ে আসছে পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয়নি আশা করি আপনি এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করে কোনো রকম স্কিল বা দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা বা কারো হেল্প ছাড়া বা অনেক টাকা ইনভেস্ট করা ছাড়াই অনায়াসে কাজ শুরু করতে পারবেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রাইভেট ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স এর মধ্যে দুটো ভিডিও দিয়েছিলাম আশা করি আপনি এই দুটো ভিডিও দেখে আসলে অবশ্যই আপনার আজকে এই ভিডিওটি দেখা সহজ হবে এবং আপনি অনায়াসে এই এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন সো অনুরোধ থাকবে এই ভিডিও দুটি দেখার জন্য সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন সো আমি সরাসরি চলে যাচ্ছি আজকের মূল ওয়েবসাইটটিতে এটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটির নাম হচ্ছে মাইক্রোওয়ার্কার্স ডট কম অনেক আনএমপ্লয়েড বা স্টুডেন্টস অথবা হাউস ওয়াইফ অথবা যাদের মোটামুটি হাতে সময় রয়েছে তারা কিন্তু এখানে ইনভেস্ট করছে সময়টুকু এবং তার এগেনস্টে এক্সট্রা ইনকাম জেনারেট করছে সো আপনিও সেটি করতে পারবেন সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার বাটনে আপনাকে ক্লিক করতে হবে কেননা আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো এখানে যথাযথভাবে দিতে হবে যাতে করে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম দিতে হবে আপনার প্রথম নাম এরপর আপনার মিডল নাম দিতে হবে এরপর আপনার লাস্ট নেম দিতে হবে সো আপনি মিডল নামটি অপশনালও রাখতে পারেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম লাস্ট নেম দিলে হয়ে যাবে এরপর আপনার যদি কোনো কোম্পানি থাকে তাহলে সেটি দিবেন যা দিলে কোনো প্রবলেম নেই এরপর রয়েছে ডেট অফ বার্থ এরপর ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং যাতে করে আপনার পরবর্তীতে লগ করতে কোনো প্রবলেম না হয় স্ট্রং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় মনে রাখবেন এখানে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি নাম্বার দিবেন প্রথমে ওয়ান টু থ্রি অথবা জিরো এরপর দিবেন আপার কেস তার মানে বড় হাতের অক্ষর এরপর আপনি দিবেন ছোট হাতের অক্ষর এরপর আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন সেটি হচ্ছে যে আপনি ডলারের চিহ্ন অথবা এখানে পার্সেন্টেজের চিহ্ন ইত্যাদি রয়েছে আপনি যে কোনো একটু ইউজ করতে পারেন এরপর আপনাকে যথাযথ অ্যাড্রেসটা ইউজ করতে হবে কেননা পেমেন্ট নেওয়ার সময় আপনার সেই অ্যাড্রেসটা তারা কিন্তু ভেরিফাই করে এরপর আপনি কিন্তু কান্ট্রি সিলেক্ট করে দিবেন এরপর আপনি যদি নিউজ লেটার পেতে চান সেটি দিবেন আর পর এরপর এপি আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই এখানে চেক বক্সে চেক দিয়ে রাখবেন এরপর নিউজ লেটার রয়েছে এরপর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আপনি ক্লিক দিয়ে রাখবেন ক্লিক দিয়ে রাখার পরে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তখন আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে দ্যাটস ইট এরপর আপনার একটি ইমেল চলে আসবে আপনার মেইলের মধ্যে মেইলটি চেক করবেন মেইলে চেক করার পরে আপনি সরাসরি লগ ইনে চলে যাবেন তার মানে আপনি এখানে তৈরি করার পরে এখানে লগ ইন করবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন আপনি সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি আমি দেখাচ্ছি তার মানে এখানে লগ ইন করার পরে যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি এই ইন্টারভিউতে আসার পরে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে অদ্যাবধি এখানে সাইন আপের উপরে টোয়েন্টি নাইন অ্যাভেলেবল জবস রয়েছে এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আপনাদের সাথে একটু আলোচনা করি প্রথমত রয়েছে কোয়ালিফিকেশন এরপর টেস্টিং রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সার্ভের কাজ রয়েছে সাইন আপের কাজ রয়েছে ক্লিকের কাজ রয়েছে তারপর ট্রান্সক্রিপশনের কাজ রয়েছে ডেটা কালেকশনের অ্যানোটেশন অনেকগুলো কাজের অফার কিন্তু এখানে রয়েছে আপনি যে কোনো একটি ক্যাটাগরি ধরলে ধরলে তার মানে এখানে যদি আপনি সাইন আপের কাজ ধরেন তাহলে এখানে সাইন আপের কাজগুলো উপস্থিত হবে যদি আপনি সাইন আপে ক্লিক করেন তাহলে সাইন আপের যে কাজগুলো সেখানে সবগুলো কিন্তু উপস্থিত হবে সো প্রথমে যেটি দেখতে পাচ্ছেন যে জিমেল ক্রিয়েট করা জিমেল ক্রিয়েট করা অত্যন্ত সহজ জিমেল ক্রিয়েট করতে না জানেন যদি অর্থাৎ আপনি যদি একই সাথে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান বিশেষ করে যারা আমেরিকান রয়েছেন তারা জিমেল অ্যাকাউন্ট চায় সো সেই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেল মেক মানি অনলাইনের মধ্যে আসবেন মেক মানি অনলাইনের মধ্যে আপনি প্লেলিস্টে ক্লিক করবেন এবং জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমেরিকান এবং ভ্যালিড সেটি অবশ্যই আপনি দেখতে পাবেন সো আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন সো এখানে প্রথমে আসার পরে আপনাকে কোন কাজটি করবেন সেটি চুজ করে নিতে হবে জিমেলের কাজগুলো বেশি সো জিমেলের কাজগুলো করাও সহজ এবং আপনি অনায়াসে করতে পারবেন ধরুন আপনি এই কাজটুকু করলে zero point zero eight dollar পাচ্ছেন এবং একশোটা কাজের মধ্যে কিন্তু অদ্যাবধি চারটি কাজ হয়ে গিয়েছে এটি তিনটি কাজ হয়ে গেছে পঞ্চাশটির মধ্যে সো এই কাজগুলো সহজ এই কাজগুলো আপনি করে নিতে পারবেন তবে মনে রাখতে হবে যে আপনি ভ্যালিড ইমেল অ্যাড্রেস বা একই সাথে অনেকগুলো ইমেল অ্যাড্রেস তৈরি করবেন কিভাবে সেই ভিডিওটি আমি আবারও অনুরোধ বিস্তারিত জানাবো আমার চ্যানেলের মেক মানি অনলাইনের মধ্যে এসে যদি আপনি সার্চ দেন কিভাবে how to make Gmail account how to make Gmail account Gmail account দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে অবশ্যই আপনি এখানে একটি ভিডিও পেয়ে যাবেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন how to create unlimited Gmail accounts without phone verification কোনো রকম ফোন ভেরিফিকেশন ছাড়া যদি আপনি জিমেইল uh, অ্যাকাউন্ট তৈরি করতেছেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে এই ভিডিওটি uh, দেখে আসবেন যেটি আমি ফোনের মধ্যে দেখিয়ে দিয়েছি আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন স্মার্টলি আপনি এই কাজটুকু করে নিতে পারবেন এই যে ভিডিওটি দেখার পরে যে কিভাবে আসলে সাইন আপের কাজগুলো করতে হয় সেটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে যাওয়ার পর প্রথমে যে দুটো ভিডিও দেওয়া রয়েছে আমি ভিডিওতে ক্লিক করার পরে সরাসরি যে দুটো ভিডিও রয়েছে পিকে ওয়ার্কার্স এবং র্যাপিড ওয়ার্কার্স এর মধ্যে বিশেষ করে সেই দুটো ভিডিও দেখে আসলে আজকে ওয়েবসাইটে কাজ করা অত্যন্ত সহজ হয়ে যাবে এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে পেমেন্টটা নেবেন তার মানে উইড্রোটা নেবেন সো উইড্রো নেওয়ার জন্য প্রথমে আপনাকে উইড্রোতে ক্লিক করতে হবে উইড্রোতে ক্লিক করার পরে সরাসরি এখানে যে অপশনটি চলে আসছে যে payments on hold pin will be made to you তার মানে তারা এখানে একটি মেইল পাঠাবে যেখানে একটি পিন থাকবে সো আমি পেমেন্ট নিতে চাইলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো পেমেন্টের সেটি হচ্ছে যে ট্রান্স পে এরপর পেপল এরপর স্কিল পেউনিয়ার এআরটিএম যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য এআরটিএমটা সোজা আর যারা অন্যান্য কান্ট্রি রয়েছেন তাদের জন্য ইউনিয়ন রয়েছে স্কিল রয়েছে তারপর পেপল রয়েছে ট্রান্সফার রয়েছে এবং পেমেন্ট মেথড কি পরিমাণ সেটি কত হলে আপনি উইড্রো করে নিতে পারবেন সেটি পরিষ্কার করে দেওয়া রয়েছে minimum withdraw withdrawal is ten dollar তার মানে আপনি যদি টেন ডলার আর্নিং করেন তাহলে এখান থেকে অনায়াসে ট্রান্স পে এর মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন এবং এখানে ট্রান্সফার পেয়ে নিবে টোটাল থ্রি ডলার এরপর রয়েছে পেপল পেপলের মধ্যে নাইন ডলার হলে উইড্রো করে নেওয়া যাবে এরপর মিনিমাম উইড্রল রয়েছে স্কিলের মধ্যে নাইন ডলার ইউনিয়নের মধ্যে রয়েছে টোয়েন্টি ডলার এরপর ইআরটিএম এর মধ্যে রয়েছে নাইন ডলার e তার মানে এই মিনিমাম নাইন ডলার যদি আপনি এখানে আর্নিং করেন অনায়াসে ইআরটিএম e এর মাধ্যমে অথবা আপনি স্কিলের মাধ্যমে উইড্রো নিতে পারবেন অথবা পেপলের মাধ্যমে উইড্রো নিতে পারবেন পেপল যাদের নেই তারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে আসলে অবশ্যই এই বাংলাদেশে বসে সাইপ্রাস কান্ট্রি ইউজ করে পেপলটা ইউজ করতে পারেন লিমিটেড আকারে তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে কাজ করবে সেটা আমি দেখিয়ে দিলাম যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে আবার অনেকেই ভিডিও বড় হলে সেটি দেখতে চান না সুতরাং আমি অনুরোধ রাখবো আগের যে দুটো ভিডিও আমি দিয়েছি বিশেষ করে র্যাপিড ওয়ার্কার্স এবং পিক ওয়ার্কার্স এর উপরে সে দুটো ভিডিও দেখে আসলে আজকের ওয়েবসাইটে কাজ করার জন্য আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে তবে আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যে আপনি যখন জবস খুঁজবেন তখন আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে তার মানে একটি ফোন দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট তুলবেন এবং সেই ফোন নাম্বারটি ভেরিফিকেশন করার পরে আপনি এখানে স্টেপ বাই স্টেপ কাজগুলো পাবেন এবং কাজগুলো করে কাজ জমা দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো এর বাইরে কিন্তু আলোচনা নেই দু সাল থেকে যাত্রা করা এই ওয়ার্কার্স ডট কম ওয়েবসাইটটি অদ্যাবধি পেমেন্ট গাইডলাইনটি দিয়ে আসছে এবং অনেকেই কিন্তু এই ওয়েবসাইটটিতে কাজ করছে যারা নতুন পুরাতন উভয় এবং অনায়াসে কিন্তু পেমেন্ট নিচ্ছে সুতরাং আপনিও সেই ওয়েবসাইটে কাজ করতে পারবেন সবাই পরিশেষে আরেকটি টিপস বলে দিচ্ছি যে আপনি মাইক্রো ওয়ার্কার জব সাইডের মধ্যে যদি সত্যি কাজ করতে চান তাহলে মিনিমাম আপনাকে একটি টাইম ইনভেস্ট করতে হবে মাইক্রো ওয়ার্কার্স রয়েছে পিক ওয়ার্কার্স রয়েছে র্যাপিড ওয়ার্কার্স রয়েছে সাইন মি আপ রয়েছে যেগুলোর আমি অলরেডি ভিডিও দেওয়া দিয়েছি এবং আশা করি সেই ওয়েবসাইট পাঁচটি যদি আপনি চুজ করেন এবং সেই ওয়েবসাইটে ডেলি যদি একটি মিনিমাম সময় ইনভেস্ট করেন তাহলে অনায়াসে আপনি মোটামুটি একটা ইনকাম এনশিওর করে নিতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন এবং ফ্রিলান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করলে আপনার এখানে অনেক এগুলো প্লেলিস্ট দেখতে পাবেন যে প্লেলিস্টগুলো দেখে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে নেবেন যেটি অন্য কোনো চ্যানেলে হয়তো পাবেন না সো ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care